তোমরা সুখে যদি থাকতে চাও ধানের শীষে ভোটে দাও সুখে যদি থাকতে চাও ধানের শীষে ভোটে দাও একবার দেখো ভাবিয়া তোমরা একবার দেখো ভাবিয়া সংসদে যায় যদি খালে জিয়া এবার সংসদে যায় যদি খালে জিয়া দিব আশা পূরণ করিয়া দিব আশা পূরণ করিয়া তোমরা সুখে যদি থাকতে চাও ধানের শিষে ভোটে দাও একবার দেখো ভাবিয়া তোমরা একবার দেখো ভাবিয়া সংসদে যায় যদি খালে দাজিয়া এবার সংসদে যায় যদি খালে জিয়া দিব আশা পূরণ করিয়া দিয়া শোনো কৃষক শ্রমিক ছাত্র ভাই ধানের শীষে ভোট চাই কৃষক শ্রমিক ছাত্র ভাই ধানের শীষে ভোট চাই সকলে যাই মিলিয়া আমরা সকলে যাই মিলিয়া সংসদে যাই যদি খালেদা জিয়া এবার সংসদে যাই যদি খালে জিয়া দিব আশা পূরণ করিয়া দিব আশা পূরণ করিয়া সকল মা বোনদের বলে যাই ভাবনা চিন্তার কারণ নাই মা বোনদের বলে যাই ভাবনা চিন্তার কারণ নাই আসবে দিন ফিরিয়া আবার আসবে দিন ফিরিয়া সংসদে যায় যদি খালেদা জিয়া এবার আশা পূরণ করিয়া দিব আশা পূরণ করিয়া এবার ধানে ধানে ভরব দেশ দুঃখ জ্বালা হইব শেষ ধানে ধানে ভরব দেশ দুঃখ জ্বালা হইব শেষ বলছে সবাই জোট বাঁধিয়া বলছে সবাই জোট বাঁধিয়া সংসদে যাই যদি খালেদা জিয়া এবার সংসদে যাই যদি খালেদা জিয়া দিব আশা পূরণ করিয়া মনে করিয়া তোমরা সুখে যদি থাকতে চাও ধানের শীষে ভোট দাও সুখে যদি থাকতে চাও ধানের শীষে ভোট দাও একবার দেখো ভাবিয়া করিয়া দিব আশা পূরণ করিয়া দিব আশা পূরণ করিয়া তোমরা সুখে যদি থাকতে চাও ধানের শীতে বটে দাও একবার দেখো ভাবিয়া তোমরা একবার দেখো ভাবিয়া সংসদে যাই যদি খালে দাজিয়া এবার সংসদে যাই যদি খালে দাজিয়া দিব আশা পূরণ করিয়া